নবীজি তফসিরে মাঝারিতে লেখে আল্লাহ নবীর উপরে হামলা করে টান দিয়ে জামা ছেড়ে ফেলেছে নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কানলে হ্যাঁ প্রভু আমার জামা ছিঁড়েছে এই জন্য আমি ব্যথা পাইনি আমি কত আঘাত খাইলাম তোমার দিনের জন্যে তোমার জন্যে তোমার দিনের জন্য যদি আমি কষ্ট পাই আমার তেমন কষ্ট লাগে না ও প্রভু আমার মেয়েকে তালাক দিয়েছে এই জন্য দুঃখ লাগে নাই দুঃখ লেগেছে আমার সামনে যদি তোমাকে কেউ অবজ্ঞা করে তোমাকে অপমান করে আমি রসুল কখনো বরদাস্ত করতে পারি না ভাড়া আমার বাস্তবিক ইত্যাদির ভিতরে ইমান আছে ইমানদার কখনো দুনিয়ার সকল কিছু বরদাস করতে পারে কিন্তু আল্লাহ নবীকে অপমান করবে এই পৃথিবীর কোন মমিন কখনো বরদাস করবে না এর নামই হল ইমান ধরে না এই জন্মদেব আল্লাহর জন্য আল্লাহ নবীর জন্য আল্লাহ যে দিনের জন্য মুমিন তার জীবন উৎসর্গ করতে পারে কিন্তু আল্লাহর অবমাননা কখনো মুমিন বরদাস্ত করতে পারে না হ্যাঁ, আমার আল্লাহর নবী আল্লাহর মোহব্বত নবীর অন্তরে বেশি না কম আর তো ধরে কর না সকলের চেয়ে বেশি না কম নবীজি কান্দেন আর বলেন প্রভু গো আমার সামনে কেমনে কয় তুমি আল্লাহ টাল্লাহ এত বড় নিমক কারাম আল্লাহ আমি কেমনে বরদাস করি আল্লাহ নবী গো আমি বানাইছি নিজের সন্তান যদি নিজের দারিদ্রের টান মারে দুঃখ লাগে না না লাগে নিজের সন্তান যদি কিল মারে কষ্ট লাগে না আপনার কষ্ট লাগে না কিন্তু দেখবেন আপনার মা এই জিনিসটা বরদাস্ত করবে না আপনার ছেলে আপনাকে যদি দারিদ্রে টান মারে আপনার কিন্তু কষ্ট লাগে না আপনার যদি খাবলা মারে আপনার কষ্ট লাগে না মাথা সরো ধরে টানে আপনার কষ্ট লাগে না লাত্তি মারে কষ্ট লাগে না কিন্তু আপনার মা যদি দেখে তখন বরদাস্ত করে না দেখি তাহলে আল্লাহ ডাক দিয়ে বলেন আমি বানাইছি মানুষ এই মানুষ যদি আমার সাথে বিয়াদবি করে আমাকে গালি দেয় আমার বিরুদ্ধে বলে এত আঘাত লাগে না কিন্তু আমার নবীকে যদি কেউ কিছু কয় আমি আল্লাহ বরদাস করি না আমার নবীর বিয়াদব আমি আল্লাহ ছাড় দেই না আমার নবীর গায়ে আঘাত করলে আমার কষ্ট লাগে সে পাথর নিয়ে আপনাকে মারতে এসেছে এই জন্য আমি আল্লাহ আয়াত নাদিল করে জানাইয়া দিলাম রবিজি এখন বদুয়া করেন আল্লাহ তোমার কুকুর সমূহ থেকে একটা কুকুর এর উপরে মুসাল্লাত করে দাও চড়াইয়া দাও আল্লাহ আবু লাহাবের ছেলে ওতবার উপরে তুমি কুত্তা লাগাইয়া দাও আল্লাহ নবীর দোয়া হোক বদুয়া হোক জবান থেকে বের হতে দেরি হয় আল্লাহর দরবারে তা কবুল হইতে একটা মিনিট দেরি হয় না আর না হয় উমর যেখানে তরবারি নিয়ে গেলেন নবীকে মারার জন্য ঘুরে গেল আর একদিকে ঘরের কাছে গিয়ে শুনে সামনে গিয়া শুনল যে তোমার বোন বোনের জামে মুসলমান হয়ে গেছে সেখানে গিয়ে যখন ঘরের সামনে দাঁড়াইছে শুনে ঘরের ভিতর থেকে কোরআনের আওয়াজ আসে হ্যাঁ কিসের আওয়াজ আস্তে আস্তে পড়তেছে أعوذ بالله من الشيطان الرجيم উমরকে কি পরে কুল জাদি ছিড়লা بسم الله الرحمن الرحيم হ্যাঁ গণকে আওয়াজ আজ রেলেস দরজা খুলছে ফরায় যে হজর খাব্বাব তিনি দরজার আরে লুকাই গে আল্লাহ আল্লাহ মন এবং বনের জামারে তো একবারে মারবে না উমর তো আমারও দুই টুকরো করে নেব তোর বাড়ি আছে দরজার আরে লুকাইয়া খালি খতমিনুস উমর ঢুকা তার বোন দিলে এক তাপ্প বনে জামাইরে থাপ্পুর খাইয়া উল্টে গে পড়ছে বোন বাধা দিয়ে আমার স্বামীর মারো কেন দিলাম তোরা একটা বোন যখন থাপ্পুর খাইছে কানের পর্দা ফেটে গেছে বোন তখন কয় শোনো তুমি যেমন খাত্তাবের ছেলে আমিও খাত্তাবের মেয়ে তুমি জানো না ইমান এমন এক জিনিস ইটার মধ্যে যত চাপ দেওয়া যায় অত এটার স্প্রিট ইমানদার এমন এক জিনিস এটার যত গুতা দিব অত ভালো উঠবো গুতা দিত না ঘুমায় ঠিক চিড়িয়াখানা গেছে দেখে চিড়িয়াখানা একবারা গিয়া দেখে ফিঞ্জিরের ভিতরে রড দিয়া বাঘ তো খাইতেছে দেখছেন না তো সিরিয়াখানার খানা এটা তো মুক্ত না সে যেভাবে মুক্ত বড় ধরে খাইতো এভাবে তো খাইতে পারে না সামান্য খাওয়ান ভাই সরু রয়েছে ধর্ষণার্থী একজন দেখেন না এক লোকটা কর এটা শুনছি বাঘ এটা দিয়ে সাগর বাঘে না মানুষ দেখলে তর্জন গর্জন করে এটা দিয়ে কিচ্ছু করে না দিছে না গুতা ভালো দিছে জুতা মুজা হাতে ফালাই একটা দিছে ঠিক কিনা ডাক দেখো ভাই তুমি যে আমার সর দিছে মনে করছো আমি বন্ধ হয়ে যাবো সুস্পষ্ট করে বলে দেই সত্য ধর্ম গ্রহণ করছি মারতে পারো জীবন গেল ছাড়তাম এখন কয় নিয়ম মানুষ যখন দিনের উপরে ইসলামের উপরে অটল অচল থাকে তখন তারা আল্লাহ সাহায্য আসে আর যারা নির্যাতন করে হেরার দিলের মধ্যে আল্লাহ ডর ঢুকাইয়া দেয় উমর কয় ইয়া তো মারলাম তো সামলাইতাম পারি না কি পড়ছি রে দেখো না তোমাকে দেওয়া যাবে না বলে, কেন বলে, এটা কোরআনের অংশ إنه لقرآن كريم يمسه إلا المطهرون সম্মানিত কোরআন লোহে মাহফুজে সংরক্ষিত এটা স্পর্শ করা যায় না অপবিত্র অবস্থায় তাহলে কয় কি করতে হবে বলে গোসল করে আও কাফেররা তো মুত্যা ফানি লয় না তুমি মুত্যা পরিষ্কার হয়ে আও দিছে এখন করে আছে কোরআন পড়ে طه ما أنزلنا عليك القرآن لتشقى পড়তে পড়তে যখন ওই আয়াত পর্যন্ত গেছে ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি দেখে চোখ থেকে ফানির নহর চালু হয়েছে এমনি ডাক দেখো বোন আমার মোহাম্মদের দরবারে নিয়ে আসল তো পর্দার আড়ালে যিনি লুকাই আছিল দরজার আড়ালে মনে হতো ঘটনা কোনটা আমার উদ্দেশ্য না ঘটনা করলে তো এইটার মধ্যে এক ঘন্টা গা ঘটনা হওয়া উদ্দেশ্য না উদ্দেশ্য রইল ওই কথাটা বুঝে পেলে গা দরজার আল থেকে এমনি কয় আর লুকাই থেকে লাভ নাই এখন বুঝে লেছি উমর মারত না তো সংবাদটা আমি আগে দিলাই কারো সুসংবাদ আগে দিতে একটা মনের মধ্যে একটা আনন্দ পাওয়া যায় তো আমি আগে দিলাই এমনি দরজার বাইর থেকে আড়াল থেকে বেরিয়ে কয় তাদেরকে কোরআন শরীফ আমি পড়েছি আচ্ছা তো আপনাকে সুসংবাদটা দেওয়ার জন্য বেরিয়েছে তখন লুকাই আসলাম কি সুসংবাদ দারুল আরকাম গোপন ঘাটি যেখানে দিন প্রচার করা হয় লুকাই লুকাইয়া এখান থেকে যার নাম ছিল দারুল আরকাম এই দারুল আরকামে গত রাত্রে আমি বিশ্ব নবীকে দোয়া করতে শুনছি আল্লাহ রসুল বলছেন আল্লাহ আইজিল ইসলামা বি আহাদিল অমরাইন আল্লাহ দুইটা উমর থেকে একটা উমর ইসলামের ভিতরে এনে ইসলামের শক্তিশালী করে দাও একটা হলো ওমর ইবনুল খাতাম আর একটা হলো ওমর ইবনে হিসাম যার টাইটেল হলো আবু জেহেল আগে আসলে আবুল হেকম এরও নাম উমর আর আমির মোমিনিন উনার নামও উমর আল্লাহ রসুল বলে এই দুইটা উমর থেকে একটা উমর আমারে দাও আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় গত রাত্রের রসুলের দোয়াটা তোমার বেলায় কবুল হয়ে গেছে কথাটা বুঝলেন তো রসুল দোয়া করতে দেরি হয় বোধ দোয়া হোক এরকম তো এই অবস্থায় দোয়া যখন বোধ দোয়া হোক আর দোয়া হোক কবুল যায় রসুল যখন কইয়া দিলেন কুকুর সমূহ থেকে একটা কুকুর সরাইয়া দাও এখন দেখেন কি হয় আবুল হাবের ছেলে ওকবা সে সিরিয়ার থেকে ব্যবসায়ী কাফেলা নিয়ে আসতেছে রাস্তার এক জায়গার মধ্যে বিশ্রামের জন্য তাদের গমের বস্তা খেজুরের বস্তা তুইছে এমনি দেখে পাহাড়ের টিলার মধ্যে একটা ভাগ বৈশা খালি মাথা ঘুরাইয়া আবু লাহাবের ছেলে রোদবারে ভালো করে দেখে যেমন বোঝা যায় গোয়েন্দা অফিসার আসামি দেখতেছে এমনি সে ডাক দিয়ে এখন ও আমার সাথীরা বাঘ যেইভাবে আমার দিকে চায় এতে বোঝা যায় মোহাম্মদের বদুয়া কবুল হয়ে গেছে তো রসুল তো বলছিলেন কুকুর এখন তো বাঘ উল্টা দি না উল্টা না রসুল কুকুর দিয়া বাঘই বুঝাইছেন হেরও বুঝছে এর কারণ রসুল বাঘ কইয়া কুকুর কইয়া কুত্তা বুঝাইলেন কেমনে কুকুর মানি বাঘ বাঘ মানি কুকুর দুইটার একটা মিল আছে কি মিল চতুষ্পদ জানোয়ারের মধ্যে কুত্তা হাও আলগি দিয়া পেশাব করে আর বাঘও হাও আলগি দিয়া পেশাব করে তাহলে মুতায় মুতায় দুইটার একটা মিল আছে হাইওয়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে এই ইয়েটা দিচ্ছেন কথা বলছেন এখন আসুন তুলে দেখা গেল এই অবস্থায় মানে সকলে আপনি আমাদের ছেলে সর্দারের ছেলে আপনার সিকিউরিটির ব্যবস্থা আমরা করব আপনি ভয় পাচ্ছেন কেন সিকিউরিটি তারা করব সিকিউরিটি হ্যাঁ। কত সিকিউরিটি বন্ধুক লেখা খারাপ তাই লোক নাই মানুষ নাই হ্যাঁ এরকম বহুত ঘটনা আশ্চর্য আচ্ছা, এখন না গজব আসবার হইলে ফিরাইতে পারে এমন দেখা গেল সিকিউরিটি দিব তখন তারা সব গমের বস্তা বুঝলেননি আর খেজুরের বস্তা একখানে একত্রিত করে একটা উষা পাহাড়ের টিলার মতো মানে সেখানে জায়গা করে দিয়ে বলেন আপনি সেখানে ঘুমান আমরা নিচারে ঘুমাবো বাঘের নিয়ম হইল আগে যারে পায় তারে খায় তা আমাদেরকে খেয়ে না মেরে খাবে এরা আগে তো না ঘুমান মানুষ সব ঘুমাইছে এও নাক ডাকা যখন নাক ডাকা আরম্ভ হয়েছে বাঘে কয় আমার যাওয়ার টাইম হয়েছে আল্লাহ যাইবার আগে গন্ধটা তোর নাকও ফিট করে দে এই গন্ধে যারে পাবি তারে ধরবি উল্টা পাল্টা ধরিস না বাঘ গিয়া যতদিন ঘুমাইছে সব চোখে চেক করে কারণ প্রত্যেকের শরীরে আলাদা একটা ছোট সময় বাইসাব যখন কোথায় গেঞ্জি রানবে আমার গেঞ্জি রানিচ্ছেন তখন কোন গেঞ্জি আব্বার কোনটা বাইসাব বুঝতাম কেমনি আর নিলে থাপ্পর হম উল্টা হল্টা নিলে তো নাকও লাগাইতাম হ্যাঁ, নাকও লাগাই বুঝতাম এটা আব্বার গেঞ্জি এটা বাইসাব গেঞ্জি গন্ধের শুলে একটা গন্ধা হ্যাঁ তো বাঘে গিয়ে সবচেয়ে থেকে করে গন্ধ তুমি না আমার আসামি কেউ উনি মাথা ঘুরাইয়া দেখে বস্তার ঘুরে একটা ঘুমায় নাক ডাকাইতেছে হ্যাঁ। তাহলে এটা দেখে বেরি লাভ দিয়ে বস্তার ঘুরছে উঠছে ওইটা নাক লাগাইতে পারে এই যে আমার আসামি বলা হচ্ছে নিচে নিয়া মাথা এখানে পা এখানে হাত এখানে নারী বুড়ি এখানে আলাদা আলাদা করিয়া মাছের ভাগার মতো সরাইয়া বাঘ আবার গিয়ে ফিলাত বৈশা ইন দৃষ্টিতে তাকে রয়েছে এরা গুম থেকে উঠতে যখন চিৎকার দিবে আমি আনন্দ করব আল্লাহ এবং নবীর রে আমি খতম করেছি এরা সিকিউরিটি দিল সিকিউরিটি আমাদের শেষ করে ফেলেছে আমি করছি আল্লাহ তখন আয় আপনাদের এই হলো সানে নাজিল আয়াত নাজিল করে বলে قتل الإنسان ما أكفره মানুষ ধ্বংস হোক, ধ্বংস হয়েছে নি আর তো ধরে কন রক্ষা করতে পারছে আপনি আমিও ধ্বংস হব মরণের সময় কেউ আমাদের রক্ষা করতে حلقة زلقاء كلا إذا بلغت التراقي وقيل من رأى কন্ট্রোলার জান আসবে কেউ রক্ষা করতে পারবে না আল্লাহ তখন আয়াত করে বলেন কুতিলাল ইনসান মানুষ ধ্বংস হোক মানুষ বড় অকৃতজ্ঞ এখন আল্লাহ এক একটা নিয়ামতের কথা তুলে ধরে বলেন তুই যে অতিকৃতজ্ঞ হইলে একটু চিন্তা করলি না মিন আইসাই ইন খালাকা তুই কিসের তৈরি তোরে কি দিয়া বানানো হইল এটার জবাব পারবো না কারণ আমি জানি না তুই কি দেওয়া বানিয়েছেন এর লাগে আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন মিন নুথা না পাক পানি দিয়ে বানাইছি যারা অত্যন্ত ঘৃণিত আমি আল্লাহ এত সুন্দর করে তোরে বানাইলাম আবার বানাইছি যে কাহু কাদ্দারাহু কাদ্দারায়ু কাদ্দিরু দুইটা ব্যাখ্যা একটা ব্যাখ্যা হইল তোমাকে এইভাবে বানাইলাম গরু ছাগল এইভাবে না তোমার কুদরতি স্প্রিং দিয়া জাগায় জাগায় কুদ্রুতি মানে কুদরতি স্প্রিং জোরে কোন কেনে কিনে কুদরতি স্প্রিং এরপরে গরু এমনি লড়াই দাঁড়ায় জোরে কোন ঠিক কিনে কিন্তু মানুষ তুমি সেলুনে গেছো চুল কাটবা ডাইন দিকে বামে বামে জোরে কোন ঠিক না ঠিক না মানুষ তোর মাথা এইভাবে ঘুরাইবার মতো এই যে কুদরতি স্প্রিং দিয়ে তোরে বানাইলাম আল্লাহ গরু কিন্তু এই ঠ্যাং ভাঙ্গিয়া পেশাব করতে পারে না তোর আডু মানতে পারো তোর সব মানতে পারো কুদরতি স্প্রিং জায়গায় জায়গায় দিয়া আমি আল্লাহ এমন ভাবে বানাইলাম আবার তুমি যখন বস্তা লইবা মাথা তখন রড থেকে আরো সত্য জোরে কন্টিনিউ ঠিক না তোমাকে জন্মের পঞ্চাশ হাজার বছর আগে কপাল লেখা কয়টা দোকানের মালিক অবি ইদার লেখকেই তোর দুনিয়াতে পাঠাইছি যার বাস্তব প্রমাণ যার বাস্তব প্রমাণ কপালে যদি না থাকে বিদেশি ডিগ্রি থাকলেও বাংলাদেশের এমপি হতে পারে না এমন ঘটনা বাংলাদেশও আছে এমন শিক্ষিত লোক আছে যে আরেক দেশও গিয়ে পড়ায় বিদেশ গিয়ে পড়ায় এমন বড় ব্যারিস্টার আছে বাংলাদেশও কিন্তু বুট পায় না কন্যা বাংলাদেশে এমন ঘটনাও আছে উচ্চ শিক্ষিত তো উচ্চ ডিগ্রি নাই কিন্তু বাংলাদেশ সরকার প্রধান হয়েছেন কেন হয়েছে এটা কপাল লেখা জোরে কন ঠিক না আর এটা ওই তাল নাকি লেগিয়া অত বড় ব্যারিস্টার হইয়া সংবিধান রচনা করিয়া ও তো পারে না খেলে না হওয়ার কারণ হইল এটার কপালও এমপি লেখা নাই জোরে কন কিনা আল্লাহ তাই বলেন এক একটা নিয়ামত উল্লেখ করে আমাদেরকে বলেছেন নিমক হারাম হইও না আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন সকলে বলেন আমিন ওয়াহুল দাওয়ানা আলহামদুলিল্লাহ আলম সুপ্রিয় বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন আমাদের ভিডিও ভালো লাগলে এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আল্লাহ রাব্বুল আলমিন যখন তার বিশ্ব নবীকে বললেন এবার মানুষের সামনে তুলে ধরুন আমি আল্লাহ ছাড়া কোন মাবুল নাই আবুল আহাব যে আবুল আহাবকে আল্লাহ দম দিয়েছেন যে আবুল আহাবকে মাল দিয়েছেন সেই আবুল আহাব দুনো হাতে পাথর নিয়ে আল্লাহ নবীর সামনে এসে বলেন ওগো মোহাম্মদ আপনার আল্লাহ টাল্লার কথা আমরা মানি না জোরে কন্যাউজবিল্লা আপনার আল্লাহ টাল্লার কথা মানি না মানি না আমরা আমরা আল্লাহর কথা এই কথা বলি নবীজি যখন পাথর মারতে গেল আল্লাহ রাব্বুল আলমিন তখন ডাক দিয়ে বলেন অগনবীজি আপনার বিরুদ্ধে আসে নাই বরং আমি আল্লাহর বিরুদ্ধে এসেছে অত বড় নিমক কারাম আল্লাহ তার নবীর পক্ষ থেকে জবাব দিয়ে দিলেন আর যখন আবুল আহাব বলল তাব্বাল্লাকা আলী হাদা জামাতানা তুমি ধ্বংস হও এই কারণে কি তুমি আমাদেরকে এখানে একত্রিত করেছিলে আল্লাহ তার জবাবে বলেন তাব্বাতিয়াদা আবি লাহাব আবুল আহাবের দুনু হাত ধ্বংস হও একটু দূরে কন্যা যেই মাত্র আপনাদের হয়েছে আবুল আহাবের দুনু হাত ধ্বংস হোক এবং ধ্বংস হয়ে গিয়েছে আবুল আহাবের মাল আউলাদ একটাও কাজে আসে নাই কাজে আসবেও না আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন অচিনি আবুল আহাব এবং আবুল আহাবের স্ত্রী দুজন শিখাময় আগুনের জাহান নামের আগুনে প্রবেশ করবে এই আয়াত নাজিল হওয়ার পরে প্রশ্ন হইতে পারে আবুল আবির স্ত্রীর কথা অম্মে জামিলের কথা কেন আনল মহিলার কি দোষ মহিলার কথা উল্লেখ করেছেন হাম্মা আল্লাহ রাবুল আলমিন বলেন ওই মহিলাটাও কি কারণ জানেননি হাম্মালাতুন বহন কর্মেওয়ালি হাতাবা অর্থ হইল মুহাসিনে কালাম এর সাথে দুইটা ব্যাখ্যার মিল রেখে মুহাসিনে কালাম বলেন একটা ব্যাখ্যা হইল লাকড়ি আর একটা ব্যাখ্যা হইল সুগুল করি ওই আবুল আবির গড়ে গড়ে গিয়া বলে তোমরা কে রাখো মোহাম্মদ আমাদের বাতিজা এবং আমার বিয়াই আমি তার সম্পর্কে ভালো করে জানি তোমরা তার কাছে যাইও না সে পাগল তার কাছে তোমরা যাইবা না আল্লাহ নবীর বিরুদ্ধে বলে মোহাম্মদ পাগল তার কাছে যাইও না আল্লাহ নবী ডাক প্রভু গো আমার আপন চাষি এবং আমার আপন লোকগুলো যদি এইভাবে অপপ্রচার করে আমি দাওয়াতের কাজ কেমনে করব আল্লাহ নবীজি বয়ার কোনো কারণ নাই মানুষের দিলের মালিক আমি আল্লাহ আপনার বিরুদ্ধে যারা গিয়া উস্কানি দিবে এবং বলবে পাগল এদের দিল আমি আল্লাহ গুড়াইয়া দিব অটোমেটিক মুশ্রিকারা আপনার কাছে হাজির হয়ে যাবে ঠিকই দেখা গেল যাদের কাছে কে বলে মোহাম্মদ পাগল মোহাম্মদ পাগল বলে হ্যাঁ তুই বড় বড় নেত্রী নাম শেখানো নেত্রী নাম শেখানো এতে বোঝা যায় পাগল ও ছোট ফাগল না অনেক বড় ফাগল ও সাধারণ পাগল চলো একটু ফাগলটা দেখে আস পাগল দেখতে এসে দেখা দেখে আল্লাহ নবীর নুরানি চেহারা এত সুন্দর খানায় কাবার সামনে দাঁড়ায় কোরআন শরীফ পড়ে নবীজির চেহারার আলোতে কাবা ঘরের দেওয়াল আলোকিত হয়ে গেছে না এই সুন্দর চারা লোক কোনদিন পাগল হতে পারে না আবার কি জানে পড়ে একটু শুনি নবীজির কোরআন তেলাওয়াত এত মধুর তেলাওয়াত শুনে না এই তেলাওয়াত কোন পাগলের হইতে والشمس وضحاها والقمر إذا تلاها والنهار পিছন থেকে তারা কর এই লোক কোনদিন পাগল হতে পারে না তিনি আল্লাহর ফায়গাম্বর কালিমা করে মুসলমান হয়ে তো উম্মে জামিল সে বদনাম করে আল্লাহ নবীর বিরুদ্ধে এবং লাকড়ি এনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যখন বাধা দেয় এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলমিন বলেন আবুল আহাবের স্ত্রীও জাহান নামের ভিতরে প্রবেশ করবে যেই মাত্র এই আয়াত নাজিল হয়েছে তখন আবুল আহাবের স্ত্রীও হাতের মধ্যে পাথর নিয়া কোমর কাপড় বেঁধে রসুলের উপরে হামলা করার জন্য খানায় কাবার দিকে যখন দাবিত হচ্ছে আবুকর সিদ্ধি বলেন ইয়া রসুল আল্লাহ ওই দেখেন আপনার চাষিও বিয়াইও উম্মে জামিল হাতের মধ্যে পাথর কোমরের মধ্যে কাপড় বান্দা এতে বোঝা যায় মহিলা হামলা করবে একজন মহিলা যদি হামলা করে ইজ্জত আর তাহে কই অগণবীজি আবার উনি আপনার মুরব্বী ওনার দাক্ষা দেওয়া তো যাবে না আর মহিলা তো এমন এক জিনিস এমন বিপজ্জনক দাক্ষা যদি দেন ফিরে বের লেগে বিপদটা তো আপনার উপর আমার এমন লক্ষ্য করে দেখেন উম্মে জামিন সে পাথর লেগে গেছে রসুলকে মারবে কেমন হওয়া আবকর সিদ্দিক বলেন অসুবিধা হইতেছে না তো আরো অসুবিধা হইতেছে শেষ করে দিন হ্যাঁ, আমার লক্ষ্য করে দেখুন পাথর নিয়ে আল্লাহ নবীকে মারার জন্য যখন গিয়েছে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ বলেন নবী আপনার চাষি এবং বিআইন পাথর নিয়ে আসতেছে এমন কি করে নবীজি ডাক আবু বকর চিন্তার কোনো কারণ নাই আমি মহান আল্লাহ কোরআন পড়ব মহান আল্লাহ আমার হেফাজত করবেন এই বলে রসুল আরম্ভ করে দিছেন ياسين والقرآن الحكيم অম্মে জামিল কাছে গিয়া কয় এ আবু একা একা বসে রইছ তোমার সাথী মোহাম্মদ কই আজকে আবু বকর সিদ্দিক রাজি বলেন আমি দেখি আমার পাশে বইয়া কোরআন শরীফ পড়তেছে নবী দেখতেছি আর কানে শুনতেছি মহিলা জিগায় মোহাম্মদ কৌ তা তো বোঝা যায় দেখে না দেখে না যেমন আমি কয়ে রাখি অম্মে জামিল হমকি দেয় তার ভাগ্য ভালো তার কপাল ভালো পাইলাম না লুকাইয়ে গেছে লুকাইয়ে গেছে পাইলাম না হ্যাঁ ভাগ্য ভালা আর না হ্যাঁ আন্দাজ পাইছে না আমার ডাবল হওয়া ডাবল হওয়ার মানে দেড় যারা চালায় এক সর্দারের বউ আমি আরেক সর্দারের কন্যা আবু জাহেল আমার বাপ আবুল আহাব আমার স্বামী আর ভেঙে ফেলল ডাবল হওয়া ডাবল হওয়ার কেমন হইল সব তোর ভেঙে কোয়া যায় না বিপদ তো আছে আমার ডাবল হওয়ার পাইলাম না তার ভাগ্য বালা সিদ্দিক বলেন আমি দেখি তুই দেখোস না হিরো বুঝলাম না দেখে ইসলামী প্রযোজনা প্রতিষ্ঠান বেতার বিতান এখন রেডিও অ্যান্ড সিডি সে যখন সেন্টার। চলে গেল অবকর সিদ্দিক বলেন হুজুর আমি দেখি সে দেখলো না কেন আল্লাহ নবী বলেন, আবু বকর, তুমি কি কোরআন শরীফ পড়ো না আল্লাহ রাব্বুল আলামিন আগে আমাকে জানাইয়া দিয়েছেন وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ الذين يؤمنون بالآخرة حجابا مستورا হেলো বিয়া আপনি যখন কোরআন শরীফ পড়ে তখন আপনার আর অবিশ্বাসী বেইমান কাফেরার মাঝে আমি আল্লাহ হিজাব মস্তুরা গোপন পর্দা দিয়া আপনার ব্যাখ্যা পেলি রসুল বলেন আবু বকর গোপন পর্দাটা কি জানো ওয়াল্লাহ আলম হু আল্লাহ রসুল বলেন আমি যে দিকে দেখাই সেই দিকেই দেখি অসংখ্য ফেরস্তা আমাকে ঘেরাও করে দাঁড়িয়ে আছে আবু জাহেল আবুল আহাব ক্ষুব্ধ হইয়া দুই ছেলে রসুলের দুই মেয়ের যে বিয়া করেছিল মনে আছে তো রসুলের কন একটার নাম উতবা আরেকটার নাম ও তাইবা রসুল প্রকাশ্য নবী হওয়ার আগে রসুল প্রকাশ্য নবী হওয়ার আগে দুই মেয়ে এই দুই ছেলের কাছে বিয়া দিলাইছে কথা বুঝলেন এখন সে এই দুইজনের এটা কেন না কয় তোমাদের শ্বশুর মোহাম্মদের কাছে আমার এবং তোর মার বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল হয়েছে অর্থাৎ তোমরা দুজন গিয়ে মোহাম্মদের সামনে বলতে হবে আপনার আল্লাহ টাল্লাহ মানি না আর একটু জোরে কর না আল্লাহ টাল্লা যেমন বোঝা যায় সাটা জোরে কোন শিক্ষিত কেমন অবজ্ঞা অবজ্ঞা কেমন চিন্তা করে নিম কালাম কারে জোরে শিক্ষি না গিয়া বলবি আল্লাহ টাল্লা মানি না আর মোহাম্মদের দুই মেয়েকে তালাক দিয়ে আসতে হবে আর না আমি মনে করব তোমা তোমরা আমার অবাধ্য আর আমার অবাধ্য হইলে যে কিছু পাইবা না এটা তো বুঝো যেমন বাপ ইমুন ফুলা এটা তো বলার দরকার ছিল আপনার কথা না মানলে অবাধ্য আর আল্লাহর কথা না মানলে আর বড় অবাধ্য দুটো কোন ঠিক কিনা আপনার কথা না মানলে আপনার সম্পত্তি থেকে বঞ্চিত হব আর আল্লাহর কথা না মানলে নবীর কথা না মানলে জান্নাত থেকে বঞ্চিত হব অনেক সাহাবিরা তো এরম করছেন যে বাড়িঘর ছাড়তে রাজি কিন্তু আল্লাহ রসুল ছাড়তে আর তো ধরে কর না গভীর রজনীতে আল্লাহ নবী বিশ্ব নবী শরীফ থেকে প্রচন্ড শীতের মধ্যে বের হয়েছেন এমনি তাকায়া দেখে একজন বাঁকা হয়ে দাঁড়াইছে সুজা হয়ে দাঁড়াতে পারে না কাপড় এইভাবে ধরে রেখেছে দাঁড়ায় বলেন আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী বলেন কে রে তুমি এত গভীর রজনীতে আমাকে সালাম দিচ্ছ আল্লাহ নবী যে মাত্র জিজ্ঞাসা করলেন উনি হুজুর আপনি কি আমাকে চিনতে পারেন নাই আমি আবদুল্লাহ আল্লাহ নবী বলেন কোন আবদুল্লাহ অবনবীজি কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমার নাম ছিল আব্দুল উজ্জা আমি আপনার নামটা পরিবর্তন করে আবদুল্লাহ রেখেছেন আমি সেই আবদুল্লাহ বললেন আমার আবদুল্লাহ তো ধনী বাপ চাচা তার বাপ চাচা ধনী ব্যবসায়ীর ছেলে সকাল বিকাল কাপড় পরিবর্তন করে আসত আজকে তো দেখা যায় কাপড় নাই একটা কাপড়ের টুকরা পরিধান করা সুজা হয়ে দাঁড়াতে পারে না তার লজ্জাস্থান খালি হয়ে যায় হাত দিয়ে ধরে রাখছে কোন রকমের কাপড়ের টুকরা আল্লাহ নবী বলেন আমার আবদুল্লাহ এই অবস্থা কেন শীতের মধ্যে তরচর করে কাঁপতেছে কিন্তু কোনো কথা বলে না কোনো ডাক দেয় না নবী গো অপেক্ষায় বসে আছি কোন সময় আপনি বের হবেন আপনার নোরানি চারা যদি এক নজর দেখতে পারি তাহলে আমার অন্তরে আর কোনো দুঃখ থাকবে না আল্লাহ নবী বলেন কি হলো তোমার অবস্থা কেন আব্দুল্লাহ আপনার জনগণে কেন আসে দেওয়া করি আমার চাষা আমাকে বলেছেন বাড়ি ছেড়ে দিতে হবে আর না কয় মোহাম্মদের দরবার ছেড়ে দিতে হবে নবী গো আমি ঘোষণা দিয়েছি প্রয়োজন বুধে আপনার বাড়ি কেন তামাম পৃথিবী ছেড়ে দিতে পারি কিন্তু একটি মুহূর্তের জন্য বিশ্ব নবীর দরবার আমি সারতে পারবো না আপনারা যে আমাকে বাড়ির থেকে বের করে দিয়েছে বের হওয়ার সময় বললো কাপড় চোপড় গুলো দিয়ে যাও এগুলো তো আমাদের উদ্দেশ্য হইল আমি উলঙ্গ হয়ে গেলে এটা যাব না লজ্জায় তখন করে বসে থাকব আপনার দরবারে আসবো না আমি তখন আমার চাষাকে জানাই দিলাম ওগো চাষা কাপড় হারাতে পারি ইজ্জ সম্মান হারাতে পারি আমি সর্ব হারা হতে পারি কিন্তু আল্লাহর কসম ইমান হারা এক মুহূর্তের জন্য হতে পারবো না হ্যাঁ আজকে যদি সরমের আর ইজ্জতের বয়ে কাবর জন্য আমি ইমান হারা হয়ে যাই মৃত্যুর পরে কবর থেকে উলঙ্গ হয়ে আল্লাহর দরবারে উঠব উলঙ্গ অবস্থায় জাহান নামের মধ্যে দেওয়া হবে অগ আল্লাহ নবী আমার কাপড় চোপড় গুলো রেখে দিয়েছে আমি আমার মার সামনে দাঁড়ায় বললাম মা গো মা একটা কাপড় দেন না আমি আমার লজ্জাস্থান রেখে বিশ্ব নবীর দরবারে যাব ওগো মা একটা নজর যদি আল্লাহর নবীকে দেখতে পারি তাহলে আমার মনে আর কোনো ব্যথা থাকবে না এই বলে ওজুর আমার মা একটা কাপড় দিয়েছেন কোন রকমের লজ্জাস্থান রেখে আপনার হুজুরের সামনে এসে বসে আছি কোন সময় আপনি বের হবেন আপনার চেহারা মুবারক একটা নজর দেখার জন্য বসে আছি নবীজি তার করুণ কাহিনী শুনে বিশ্ব নবী পর্যন্ত চোখের পানি রাখতে পারলেন আল্লাহ নবী ডাকতে বলেন আবদুল্লাহ আমার গড়ে আয় হুজুরা শরীফ আয় এই নে আমার ব্যবহারের দুইখান কাপড় তোরে দান করলাম নবীজির দুইখানা কাপড় ব্যবহারের কাপড়ের দাম আছে না নাই এরপর থেকে আবদুল্লাহ জুল হয়ে গেল এখন খালি আবদুল্লাহ না এখন টাইটেল লাগছে নবীন বল তোর কোন আকাঙ্ক্ষা আছে নি আবদুল্লাহ হুজুর দুনিয়ার কোন আকাঙ্ক্ষা নাই আপনার কাছে আমার একটা দরখাস্ত আপনি বলেছেন শাহাদতের মরণ হইলে মরণের কষ্ট হয় না আপনি বলেছেন শাহাদতের মরণ হইলে কবর গেলে মন কারে না ফিরে আসে না আপনি বলেছেন শহীদ হয়ে মরলে কামতের মাঝে কোনো হিসাব কিতাব হবে না বিনা হিসাবে জন্নাতে যাবে তাই আমার দরখাস্ত অগ্নবীজি আপনি আল্লাহর কাছে বলুন আমার শাহাদতের কামনা যেন মহান আল্লাহ কবুল করেন নবীজি দোয়া করে দিলেন দোয়া রসুলের দোয়া হাত উঠাইতে দিদি আর তো কবুল হইতে আল্লাহ নবী বিশ্ব নবী আলামিন দোয়া করে দিলেন এখন আবদুল্লাহর জন্য দোয়া কেমন কবুল হয়ে গেছে তবুকের যুদ্ধে গেলেন কিন্তু তবুকের যুদ্ধটা হইল না ফিরে আসবেন আবদুল্লাহ রাস্তার মধ্যে অসুস্থ হয়ে গেলেন সেখানে তিনি ইন্তেকাল করলেন আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন আল্লাহর রাস্তায় যখন মানুষ বের হয়ে যায় রাস্তায় মারা গেল শাহাদতের সোয়াব তাকে দেওয়া হয় আমার আবদুল্লাহকে গোসল দাও কাপন পড়াও আমি নিজে জানাজার নামাজ পড়াবো নবীজি নিজে জানাজার নামাজ পড়াইয়া লাট যখন কবরের দিকে নিয়ে যায় নবীজি পিছনে পিছনে যায় কবরের পার গেলে পড়ে ডাক দে বলে সাহাবিরা রে কেউ কবরে নামবে না আমি তার কবরে নামব নবীজি আব্দুল্লাহ নবী আল্লাহ কবরে নামে দুই কান হাত উপর দিকে বাড়ায় দিয়ে বলেন রে আব্দুল সাহাবিরা দে লাশটা আমার হাতে দে কর না দে আমার আবদুল্লার লাশ আমার কুলে ছেড়ে দে নবীজির কুলে ছেড়ে দিলে নবীজি এইভাবে লাশটা উপর দিকে উঠাইয়া আকাশের দিকে তাকাইয়া বলে আল্লাহ আমি আবদুল্লাহর প্রতি খুশি তুমিও খুশি হয়ে যাও আল্লাহ এখন আবদুল্লাহর লাশটাকে আমার কুল থেকে তোমার রহমতের কুলে আমি স্থানান্তর করতে চাই এই কথা শুনে সাহাবিরা গইরে কবর পার কান্না শুরু করেছেন বিশেষ করে সাদ ইবনে আবি অক্কাস রবি আল্লাহ কোন ডাক দিয়ে বলে মাটিতে গড়িয়ে কাঙ্গাল বলে আবদুল্লাহ রে এই লাশটা তোর না হইয়া আমার যদি হতো রে আমার ভাগ্য কত ভালো ছিল রে আবদুল্লাহ এই লাশ তোর না হইয়া আমার যদি হতো যেখানে আল্লাহর নবী বলতেছেন আল্লাহ আমি খুশি মেহরবানি করে তুমিও আমার আবদুল্লাহর প্রতি খুশি হয়ে যাও ভ্যান আমার লক্ষ্য করে দেখুন এইভাবে অনেক ঘটনা সারা রাত বললেও তো শেষ হবে না এইভাবে বাড়িঘর ছেড়ে দিয়েছেন আল্লাহর দিনের জন্য ইসলামের জন্য আল্লাহ নবীর জন্য কিন্তু আবুল আহমের ছেলে যেমন বাবা তেমন ছেলে ওতমা আল্লাহ নবীর সামনে গিয়ে বলে আপনারা আপনার আল্লাহর টাল্লাই গুলো আমরা মানি না আর তো জোরে আর নবীজির সামনে দাঁড়ায় বলে আপনার দুই মেয়েকে তালাক দিলাম নবীজির তফসিরে মাঝারিতে লেখে আল্লাহ নবীর উপরে হামলা করে টান দিয়ে জামা ছেড়ে ফেলেছে নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কানলে হ্যাঁ প্রভু আমার জামা ছিঁড়েছে এই জন্য আমি ব্যথা পাইনি আমি কত আঘাত খাইলাম তোমার দিনের জন্য তোমার জন্য তোমার দিনের জন্য যদি আমি কষ্ট পাই আমার তেমন কষ্ট লাগে না ও প্রভু আমার মেয়েকে তালাক দিয়েছে এই জন্য দুঃখ লাগে নাই দুঃখ লেগেছে আমার সামনে যদি তোমাকে কেউ অবজ্ঞা করে তোমাকে অপমান করে আমি রসুল কখনো বরদাস্ত করতে পারি না ভাইরা আমার বাস্তবিক ইত্যাদির ভিতরে ইমান আছে ইমান আর কখনো দুনিয়ার সকল কিছু বরদাস্ত করতে পারে কিন্তু আল্লাহ নবীকে অপমান করবে এই পৃথিবীর কোন মমিন কখনো বরদাস্ত করবে না এর নামই হলো ইমান জোরে কন ঠিক এই জন্ম দেখ আল্লাহ জন্য আল্লাহ নবীর জন্য আল্লাহর দিনের জন্য মুমিন তার জীবন উৎসর্গ করতে পারে কিন্তু আল্লাহর অবমাননা কখনো মুমিন বরদাস করতে পারে না আমার আল্লাহর নবী আল্লাহর মোহব্বত নবীর অন্তরে বেশি না কম আর তো দূরে কর না সকলের চেয়ে বেশি না কম নবীজি কান্দেন আর বলেন প্রভু গো আমার সামনে কামলে কয় তুমি আল্লাহ টাল্লাহ এত বড় নিমক কানাম আল্লাহ আমি কামনে বরদাস করি আল্লাহ নবী গো আমি বানাইছি নিজের সন্তান যদি নিজের দারিদ্রটা টান মারে দুঃখ লাগে না না লাগে নিজের সন্তান যদি কিল মারে খাবলায় কষ্ট লাগে না আপনার কষ্ট লাগে না কিন্তু দেখবেন আপনার মা এই জিনিসটা বরদাস্ত করবে না আপনার ছেলে আপনাকে যদি দারিদ্রে টান মারে আপনার কিন্তু কষ্ট লাগে না আপনার যদি খাবলা মারে আপনার কষ্ট লাগে না মাথা শুরু টানে আপনার কষ্ট লাগে না লাত্তি মারে কষ্ট লাগে না কিন্তু আপনার মা যদি দেখে তখন বরদাস্ত করেন দেখি তাহলে আল্লাহ যে বলেন আমি বানাইছি মানুষ এ মানুষ যদি আমার সাথে বিয়াদবি করে আমাকে গালি দেয় আমার বিরুদ্ধে বলে এত আঘাত লাগে না কিন্তু আমার নবীকে যদি কেউ কিছু কয় আমি আল্লাহ বরদাস করি না আমার নবীর বেয়াদব আমি আল্লাহ ছাড় দেই না আমার নবীর গায়ে আঘাত করলে আমার কষ্ট লাগে সে পাথর নিয়ে আপনাকে মারতে এসেছে এই জন্য আমি আল্লাহ আয়াত নাদিল করে জানাইয়া দিলাম রবিজি এখন বদুয়া করেন আল্লাহ তোমার কুকুর সমূহ থেকে একটা কুকুর এক উপরে মুসাল্লাত করে দাও চড়াইয়া দাও আল্লাহ আবু লাহাবের ছেলে ওতবার উপরে তুমি কুত্তা লাগাইয়া দাও আল্লাহ নবীর দোয়া হোক বদ দোয়া হোক জবান থেকে বের হতে দেরি হয় আল্লাহর দরবারে তা কবুল হইতে একটা মিনিট দেরি হয় না আর না হয় উমর যেখানে তরবারি নিয়ে গেলেন নবীকে মারার জন্য ঘুরে গেল আর একদিকে ঘরের কাছে গিয়ে শুনে সামনে গিয়া শুনলো যে তোমার বোন বোনের জামে মুসলমান হয়ে গেছে সেখানে গিয়ে যখন ঘরের সামনে দাঁড়াইছে শুনে ঘরের ভিতর থেকে কোরআনের আওয়াজ আসে হ্যাঁ কিসের আওয়াজ আস্তে আস্তে পড়তেছে أعوذ بالله من الشيطان الرجيم উমরকে কি পরে কুল জাদি সিরালা بسم الله الرحمن الرحيم হ্যাঁ গরকে আওয়াজ হইন না ফাতেমা কাহা আজ রেলেস দরজা খুলছে আর ফরায় যে হয়তো খাব্বাব রবি আল্লাহ তিনি দরজার আড়ে লুকাই গেছে আল্লাহ আল্লাহ সুবাহ বন এবং বনের জামারে তো একবারে মারবে না উমর তো আমারও দুই টুকরো করলো তোর বারে আতই আছে দরজারা লুকাইয়া খালি হত মেনুস করে উমর ঢুকা তার বোন রে দিলে এক বনে জামাই রে তাপ্পুর খাইয়া উল্টে গে বসছে বোন বাধা দিয়ে আমার স্বামীরে মারো কেন দিলাম তোরা একটা বোন যখন তাপ্পুর খাইছে কানের পর্দা খাইতে গেছে বোন তখন কয় শোনো তুমি যেমন খাত্তাবের ছেলে আমিও খাত্তাবের মেয়ে তুমি জানো না এমন এমন এক জিনিস এটার মধ্যে যত চাপ দেওয়া যায় অত এটার স্প্রে ইমানদার এমন এক জিনিস এটার যত গুতা দিব অত ভালো উঠবো গুতা দিত না ঘুমাইত চিড়িয়াখানা গেছে দেখে চিড়িয়াখানা একবার গিয়া দেখে ফিঞ্জিরের ভিতরে লট দিয়া বাঘ তো আটকাইতেছে দেখছেন না তো সিরিয়ালের খানা এটা তো আর মুক্ত না সে যেভাবে মুক্ত বড় ধরে খাইতো এভাবে তো খাইতে পারে না সামান্য খাওয়ান ভা সরু রয়েছে তো ধর্ষণার্থী একজন দেখেন না এক লোকটা কর এটা শুনছি বাঘ এটা দিয়ে সাগর বাঘে না মানুষ দেখলে তর্জন গর্জন করে এটা দিয়ে কিচ্ছু করে না তো দিছে সাথীটা গুতা করছেন ঠিক ভাই না তোমার জানাস না ভাগ গোথা দিলে ভালো উঠবো জামিন কোথা দিছে হাত করে খালিছে অঞ্জুতা মুজা হাতে হালাই একটা দিছে দল ধরে কোন ঠিক কিনা হাত মা ডাক দেখো ভাই তুমি যে আমার শর্ট দিছো মনে করছো আমি বন্ধ হয়ে যাবো সুস্পষ্ট করে বলে দেই সত্য ধর্ম গ্রহণ করছি মারতে পারো জীবন গেল ছাড়তাম এখন কয় এই নিয়ম মানুষ যখন দিনের উপরে ইসলামের উপরে অটল অচল থাকে তখন তারা আল্লাহ সাহায্য আসে আর যারা নির্যাতন করে হেরার দিলের মধ্যে আল্লাহ ডর ঢুকাইয়া দেয় উমর কয় ইয়া তো মারলাম তো সামলাইতাম পারি না কি পড়ছি রে দেখো না তোমাকে দেওয়া যাবে না বলে, কেন বলে, এটা কোরআনের অংশ إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون সম্মানিত কোরআন লোহে মাহফুজে সংরক্ষিত এটা স্পর্শ করা যায় না অপবিত্র অবস্থায় তাহলে কা- কি করতে হবে বলে গোসল করে আও কাকাররা তো মুত্যা ফানি লয় না তুমি মুত্যা পরিষ্কার হয়ে আও দিছে এখন করে আছে কোরআন পড়ে طه ما أنزلنا عليك القرآن لتشقى করতে করতে যখন ওই আয়াত পর্যন্ত গেছে ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি দেখে চোখ থেকে ফালিন নহর চালু হয়েছে এমনি ডাক দেখো বোন আমার মোহাম্মদের দরবারে নিয়ে আসল তো পর্দার আড়ালে যিনি লুকাইয়াছিল দরজার আড়ালে মনে হতো ঘটনা কোনটা আমার উদ্দেশ্য না ঘটনা করলে তো এইটার মধ্যে এক ঘন্টা গা ঘটনা হওয়া উদ্দেশ্য না উদ্দেশ্য রইল ওই কথাটা বুঝে পেলে গা দরজার আল থেকে এমনি কয় আর লুকাই থেকে লাভ নাই ওখান বুঝে লেছি উমর মারত না তো সংবাদটা আমি আগে দিলাই কারো সুসংবাদ আগে দিতে একটা মনের মধ্যে একটা আনন্দ পাওয়া যায় তো আমি আগে দিলাই এমনি দরজার বাইরে থেকে আড়াল থেকে বেরিয়ে কয় হ্যাঁ তাদেরকে কোরআন শরীফ আমি পড়েছি আচ্ছা তো আপনাকে সুসংবাদটা দেওয়ার জন্য বেরিয়েছে কারণ লুকাই আসলাম কি সুসংবাদ দারুল আরকাম গোপন ঘাটি যেখানে দিন প্রচার করা হয় লুকায় লুকাইয়া এখান থেকে যার নাম ছিল দারুল আরকাম এই দারুল আরকামে গত রাত্রে আমি বিশ্ব নবীকে দোয়া করতে শুনছি আল্লাহ রসুল বলছেন আল্লাহ আইজিল ইসলামা বি আহাদিল অমরাইন আল্লাহ দুইটা উমর থেকে একটা উমর ইসলামের ভিতরে এনে ইসলামের শক্তিশালী করে দাও একটা হলো ওমর ইবনুল খাতাম আর একটা হলো ওমর ইবনে হিসাম যার টাইটেল হলো আবু জেহেল আগে আসলে আবুল হেকম এরও নাম উমর আর আমিরুল মোমিনীর উনার নামও উমর আল্লাহ রসুল বলে এই দুইটা উমর থেকে একটা উমর আমারে দাও আল্লাহ রাব্বুল আলমিন মনে হয় গত রাত্রের রসুলের দোয়াটা তোমার বেলায় কবুল হয়ে গেছে কথাটা বুঝলেন তো রসুল দোয়া করতে দিলে হয় বোধ দোয়া হোক এরকম তো এই অবস্থায় দোয়া যখন বোধ দোয়া হোক আর দোয়া হোক কবুল হয়ে যায় রসুল যখন কইয়া দিলেন কুকুর সময় একটা কুকুর সরাইয়া দাও এখন দেখেন কি হয় আবুল হাবের ছেলে ও বা সে সিরিয়ার থেকে ব্যবসায়ী কাফেলা নিয়ে আসতেছে রাস্তার এক জায়গার মধ্যে বিশ্রামের জন্য তাদের গমের বস্তা খেজুরের বস্তা তুলছে এমনি দেখে পাহাড়ের টিলার মধ্যে একটা ভাগ বৈশা খালি মাথা ঘুরাইয়া আবু লাহাবের ছেলে পারে ভালো করে দেখে যেমন বোঝা যায় গোয়েন্দা অফিসার আসামি দেখতেছে এমনি সে ডাক দিয়া কয় ও আমার সাথীরা বাঘ যেইভাবে আমার দিকে চায় এতে বোঝা যায় মোহাম্মদের বদুয়া কবুল হয়ে গেছে তো রসুল তো বলছিলেন কুকুর এখন তো বাঘ উল্টা দি না উল্টা না রসুল কুকুর দিয়া বাঘই বুঝাইছেন হেরও বুঝছে এর কারণ রসুল বাঘ কইয়া কুকুর কইয়া কুত্তা নেন কেমনে কুকুর মানে বাঘ বাঘ মানে কুকুর দুইটার একটা মিল আছে কি মিল চতুষ্পদ জানোয়ারের মধ্যে কুত্তা হাও আলগি দিয়া পেশাব করে আর বাঘও হাও আলগি দিয়া পেশাব করে তাহলে মুতায় মুতায় দুইটার একটা মিল আছে হাইওয়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে এই ইয়েটা দিচ্ছেন কথা বুঝলেন এখন আসুন দেখা গেল এই অবস্থায় সকলে আপনি আমাদের ছেলে সর্দারের ছেলে আপনার সিকিউরিটির ব্যবস্থা আমরা করব। আপনি ভয় পাচ্ছেন কেন সিকিউরিটি তারা করব সিকিউরিটি হ্যাঁ? কত সিকিউরিটি বন্ধ করে খারাপ হিসেবে লোক নাই মানুষ নাই হ্যাঁ, গেল এরকম বহুত ঘটনা আসলে এখন না গজব আসবার হইলে হিরাইতে পারে না এখন দেখা গেল সিকিউরিটি দিব কোন তারা সব গমের বস্তা বুঝলেননি আর খেজুরের বস্তা একখানে একত্রিত করে একটা উষা পাহাড়ের টিলার মতো মানে সেখানে জায়গা করে দিয়ে বলেন আপনি সেখানে ঘুমান আমরা নিচেরা ঘুমাবো বাঘের নিয়ম হইল আগে যারে পায় তারে খায় তা আমাদেরকে খেয়ে না মেরে খাবে এর আগে তো না ঘুমান মানুষ সব ঘুমাইছে হ্যাঁ নাক দেখা যখন নাক ডাক আরম্ভ হয়েছে বাঘে কয় আমার যাওয়ার টাইম হয়েছে আল্লাহ যাইবার আগে গন্ধটা তোর নাক ফিট করে দে এই গন্ধে যারে পাবি তারে ধরবি উল্টা হল্লা ধরিস না বাঘ গিয়া যতটুকু ঘুমাইছে সব থেকে শেক করে কারণ প্রত্যেকের শরীরে আলাদা একটা ছোট সময় বাইসাব যখন কয়টা গেঞ্জির আনবে আমার গেঞ্জির আনিচ্ছেন তখন কোন গেঞ্জি আব্বার কোনটা বাইসাব বুঝতাম গেঞ্জি আর নিলে থাপ্পর খাম উল্টা হল্টা নিলে নাকও লাগাইতাম নাকও লাগাই বুঝতাম এটা আব্বার গেঞ্জি এটা বাইসাব গেঞ্জি গন্ধের শৈলী একটা গন্ধ হ্যাঁ তো বাঘে গিয়ে সবচেয়ে চেক করে গন্ধ তো মিলে না আমার আশা নেই উনি মাথা ঘুরাইয়া দেখে বস্তার ঘুরে একটা ঘুমায় নাক ডাকাইতেছে তাহলে এটা দেখে বেলি লাভ দিয়ে বস্তার ঘুরছে ওইটা নাক লাগাইতে এই যে আমার আসামি বলা হচ্ছে নিচে নিয়া মাথা এখানে পা এখানে হাত এখানে নারী বুড়ি এখানে আলাদা আলাদা করিয়া মাছের ভাগার মতো সরাইয়া বাঘ আবার গিয়া চিলাত বৈশা হলকহীন দৃষ্টিতে তাকে রয়েছে এরা গুম থেকে উঠতে যখন চিৎকার দিবে আমি আনন্দ করব আল্লাহ এবং নবীর দুশ্মনরে আমি খতম করেছি এরা সিকিউরিটি দিও সিকিউরিটি আমাদের শেষ করে ফেলেছে আমি করছি আল্লাহ তখন আয়াত আপনাদের এই হলো সানে নজর আয়াত নাজিল করে বলে قتل الإنسان ما أكفره মানুষ ধ্বংস হোক, ধ্বংস হয়েছে নি আর তো ধরে কন রক্ষা করতে পারছে আপনি আমিও ধ্বংস হব মরণের সময় কেউ আমাদের রক্ষা করতে আর তো ধরে কন كلا إذا بلغت التراقي وقيل من راق যখন কন্ট্রোল হইতে জানা আসবে কেউ রক্ষা করতে পারবে না আল্লাহ তখন আয়াত নাজিল করে বলেন কুচিলাল ইনসান মানুষ ধ্বংস হোক মানুষ বড় অকৃতজ্ঞ এখন আল্লাহ এক একটা নিয়ামতের কথা তুলে ধরে বলেন তুই যে অতিকৃতজ্ঞ হইলে একটু চিন্তা করলি না মিন ইন খালাকা তুই কিসের তৈরি তোরে কি দিয়া বানানো হইলো এটার জবাব পারবো না কারণ আমি জানি না তুই কি দিয়ে বানিয়েছেন এর লাগে আল্লাহ নিজেই জবাব দিয়েছেন মিন নুৎফা নাফাক পানি দিয়ে বানাইছি যেটা অত্যন্ত ঘৃণিত আমি আল্লাহ এত সুন্দর করে তোরে বানাইলাম আবার বানাইছি যে খালাকাহু কাদ্দারাহু কাদ্দারাহু কাদ্দের এটার দুইটা ব্যাখ্যা একটা ব্যাখ্যা হইল তোমাকে এইভাবে বানাইলাম গরু ছাগল এইভাবে না তোমার কুদরতি স্প্রিং দিয়া জাগায় জাগায় মানে কুদরতি স্প্রিং স্প্রিং এরপরে এমনি কিন্তু মানুষ তুমি সেলুনে গেছো চুল কাটবা ডাইন দিকে বামে বামে জোরে কোন ঠিক না ঠিক না মানুষ তোর মাথা এইভাবে ঘুরাইবার মতো এই যে কুদ্রুতি স্প্রিং দিয়ে তোরে বানাইলাম আল্লাহ গরু কিন্তু এই ঠ্যাং পেশাব করতে পারে না তোর আলু মানতে পারো তোর সব মানতে পারো কুদ্রুতি স্প্রিং জায়গায় জায়গায় দিয়া আমি আল্লাহ এমন ভাবে বানাইলাম আবার তুমি যখন বস্তা লইবা মাথা তখন রড থেকে আরো সত্য জোরে কন ঠিক না খালাকাহু ফাকাদ্দারাহু আর একটা কাদ্দারার ব্যাখ্যা হইল কাদ্দারা ইউকাদ্দিরু তাকদীরান এর অর্থ হলো তুই অত হতাশ হওয়ার দরকার নাই অত পেরেশান হওয়ার দরকার নাই সুদে ঘুষে খাওয়ার দরকার নাই তোমার কপালও তোমাকে জন্মের পঞ্চাশ হাজার বছর আগে কপাল লেখা কয়টা দোকানের মালিক অবি ইদার লেখকেই তোর দুনিয়াতে পাঠাইছি যার বাস্তব প্রমাণ যার বাস্তব প্রমাণ কপালে যদি না থাকে বিদেশি ডিগ্রি থাকলেও বাংলাদেশের এমপি হতে পারে না এমন ঘটনা বাংলাদেশ আছে এমন শিক্ষিত লোক আছে আরেক দেশও গিয়ে পড়ায় বিদেশ গিয়ে পড়ায় এমন বড় ব্যারিস্টার আছে বাংলাদেশও কিন্তু বুট পায় না আর দুজনে কন্যা বাংলাদেশে এমন ঘটনাও আছে উচ্চ শিক্ষিত তো উচ্চ ডিগ্রি নাই কিন্তু বাংলাদেশ সরকার প্রধান হয়েছেন কেন হয়েছে এটা কভারও লেখা জোরে কন ঠিক আর হিটা ওই তাল নাকি লেগিয়া অত বড় ব্যারিস্টার হইয়া সংবিধান রচনা করিয়া ও তো পারে না খেলে না হওয়ার কারণ হইল এটার কপালও এমপি লেখা নাই ঠিক কিনা আল্লাহ তাই বলেন এক একটা নিয়ামত উল্লেখ করে আমাদেরকে বলেছেন নিমক খারাম হইও না আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন সকলে বলেন আমিন ওয়াহুল দাওয়ানা আলহামদুলিল্লাহ আলম সুপ্রিয় বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন আমাদের ভিডিও ভালো লাগলে এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন